ভাইর হয় না নাকি বুঝলাম না বাইর হয় কে কই কিরে তুই কি করস আরে বেটা আমার মামা নাকি মোবাইলে টাকা পাঠাইছে এত জাকি মারতাছে কিন্তু বাইরে না এই করোনা বেড়াতে যদি কালকে আমি মরে যাই আমার বাবার কে দেখবো আমার মারে কে দেখবো আমার বউ রেখে দেখবো আমি আমি আমি আমি আমি দোস্ত তুই তো নতুন বিয়ে করছিস তাই না এই দেখ বউরে নিজের আইত্যানার কৌশল দেখ আরে বেটা তুই বাঘরে শিকার করা শিখাইতেছস নতুন বিয়া করছি তাই কি তুই কি ভাবতেছস আমি বউয়ের কথায় উঠি আর বসি আরে বেটা আমার বউ আমার কথায় উঠে আর বসে সারা রাইতে আমার পাউ টিপে এক কথায় আমার বউরে আমি চালাই ওই তুই এনে কি করস তোর বউরে দেখলাম রাইকে ফায়ার হয়ে সারা এলাকা তোর খুঁজে বেড়াইতেছে হাই হাই আমার তো মনেই নাই আমি তো আজকে সকালে থালা বাসন বাঁধি নাই আজকে তোমার বউ আমার মেরিয়ে লেবো কি করে পুরো রাস্তা মার খাবো রে বেটা সবসময় চাপা সারে তো আই লাভ ইউ সত্যি করে বলো তো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে আমার একটাও গার্লফ্রেন্ড নাই এই যে একটা মিথ্যা কথা বললাই মিথ্যা কথা বলে লাভটা কি আসলে আর একটা নতুন গার্লফ্রেন্ড পাই দোস্ত তুই কি আমার ছোট দেখছস না তো oh, আরে বেটা কালকে রাইতে থেকে আমি আমার ছোট খুঁজে পাইতাছি না হাই হাই কস কি কালকে রাইতে থেকে তুই তোর বাইরে বাস না এটা তো খুবই চিন্তার বিষয় খারাপ পুলিশে জানাই দিছি আচ্ছা দোস্ত পুলিশে তুই তাড়াতাড়ি জানা আর শুন পুলিশে বলবি আমার বাইরে যদি খুঁজে পায় আমার ভাই কোন জায়গায় আছে এই কথা যেন আমার এসে না বলে কেন দোস্ত কারণ কালকে রাতে তো আমি আর আমার ছোট ভাই টুক খেলতেছিলাম দূরও বেটা সারাদিন দিয়ে তুই খালি মোবাইলই চালাস মোবাইলের পরে তোর কাছে ইম্পর্টেন্ট কিছু আছে হ আছে দেখিস এবার আমার নামই কেউ কি আছে ফ্রি ফায়ার